টার্গেটটা একটু ছোট হয়ে গেছে let's hope for the best যদি এর মধ্যে ভালো কিছু করা যায় মুস্তাফিজের কোনো ম্যাজিক যদি আমরা দেখতে পারি খেলায় exactly let's hope for the best ঠিক এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আমাদের ম্যাচটা কভার করছে আমাদের সহকর্মী হাসিনুর রহমান সরাসরি যুক্ত হচ্ছেন তিনি হাসিনুর আজকের ব্যাটিং কেমন দেখলেন অন্যান্য দিনের চেয়ে একটু ভিন্ন রকম ছিল নাকি আসলে ব্যাটিংটা বাংলাদেশের থ্রু আউট দ্য সিরিজ ভালো হয়নি আপনি যদি দেখেন জয়ের কারণে সেই ব্যাটিংয়ের অপূর্ণতাটা কিন্তু ঢেকে গেছে বলাররা যেহেতু খুব ভালো বলিং করেছেন থ্রু আউট দ্য সিরিজ সেই কারণেই বাংলাদেশ জয় পেয়েছে কোনো ম্যাচেই কিন্তু বাংলাদেশ খুব বেশি স্কোর করতে পারেনি একশো একত্রিশ রান আমি যদি ভুল না করি সর্বোচ্চ ইনিংস ছিল বাংলাদেশের তো সেই জায়গাটা থেকে আসলে আজকে সেই দিনতাটা আরও বেশি করে চোখে পড়েছে ব্যাটসম্যানদের সবচেয়ে বড় সমস্যা ছিল যেটা কিছু ব্যাটসম্যান একদমই রান পায়নি এবং কিছু ব্যাটসম্যান অধারাবাহিক ছিল আমি যদি বলি Soumya Sarkar throughout the series খারাপ পারফরমেন্স করেছে নাইম শেখ একটা দুইটা ম্যাচে আজকে সব আপনি যদি ধরেন মোটামুটি একটা স্কোর করেছে এর পরবর্তীতে আপনি দেখেন সাকিব আল হাসান সেট হয়ে বিশ পঁচিশ পনেরো এই ধরনের কোটায় প্রতি ম্যাচে আউট হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ এই গত ম্যাচে ফিফটি করেছেন আজকে ডাক মেরেছেন দ্বিতীয় টি টোয়েন্টিতে কিন্তু তিনি ডাক মেরেছেন অর্থাৎ ক্যাপ্টেন নিজেও কনসিস্টেন্ট না এই ধরনের কন্ডিশন অবশ্যই ব্যাটিং করার জন্য খুবই চ্যালেঞ্জিং দলের সবচেয়ে সবচেয়ে বেশি রান করেছেন সাকিব আল হাসান চার ম্যাচে একশো চার রান করেছেন তিনি ইভেন আফিফ হোসেন যিনি মোটামুটি ভালো করেছেন ব্যাটিং তিনিও কিন্তু একশোর নিচে রান করেছেন অর্থাৎ বুঝতে হবে যে ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ ছিল থ্রু আউট দ্য সিরিজে কন্ডিশনটা অবশ্যই কঠিন কিন্তু তার মানে এই নয় যে একশো চার রান একশো তিন রান এই ধরনের করার মতো উইকেট আপনি যে কোনো দলের বিপক্ষে সেটা অস্ট্রেলিয়া হোক কিংবা ওমান হোক যে কোনো দলের বিপক্ষে একশো বিশ বলের খেলায় একশো তিন চার রান আসলে কোনোভাবেই সেটা জয়ের জন্য পর্যাপ্ত হয় না তো ব্যাটসম্যানদের খারাপ পারফরমেন্সের জন্যই আজকে বাংলাদেশের জন্য ম্যাচটা এখন পর্যন্ত খুবই কঠিন মনে হচ্ছে হাসিনুর মিরপুরের এমন উইকেট কি বিশ্বকাপ প্রস্তুতির জন্য আদর্শ হতে পারে আপনি দেখেন আপনি কিভাবে দেখছেন বিশ্বকাপ প্রস্তুতি নিতে গিয়ে যদি বাংলাদেশ দল হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে সেটাও কিন্তু মানুষ ভালোভাবে দেখবে না মানুষ ভালোভাবে দেখার চেয়ে বড় কথা হার কখনো একটা দলকে মেন্টালি বুস্ট আপ করতে পারে না তো সেটা একটা ফর্মুলা হতে পারে যে আমরা জয় জয় পেতে চাই এবং অস্ট্রেলিয়াকে অবশ্যই প্রতিটা দলই হোম সিরিজ কিন্তু জয়ের জন্যই খেলে এবং সেইভাবে উইকেটটা প্রস্তুত করে অস্ট্রেলিয়া বাংলাদেশ যদি অস্ট্রেলিয়া সফর করে তখন কিন্তু অস্ট্রেলিয়া স্পোর্টিং উইকেট করে না তারা তখন বোলিং সহায়ক উইকেট করে এমন উইকেট করে যেখানে পেসাররা সহায়তা পাবে সেটাই স্বাভাবিক স্বাভাবিক এবং বাংলাদেশও সেটাই করেছে ইন্ডিয়াও কিন্তু তাই করে ইন্ডিয়াতে গেলে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইংল্যান্ডের মতো দলগুলো নাস্তানাবোধ হয় কারণ পুরোপুরি স্পিন ট্র্যাক তৈরি করে তারা কিন্তু আপনি যখন প্রস্তুতির কথা ধরবেন আপনি যদি সেই হিসেবে দেখেন খেলার ব্যাপারে বড় স্কোর করার ব্যাপারে সেই হিসেবে আইডিয়াল মোটেও নয় তবে উইনিং একটা হ্যাবিট এটা ক্রিকেটে প্রচলিত একটা কথা যে কোনো স্পোর্টসে প্রচলিত কথা আপনি যদি সেই দিক থেকে ধরেন সেটা অবশ্যই একটা পজিটিভ সাইন এবং অস্ট্রেলিয়াকে হারানো দল যে ইতিমধ্যে সিরিজ জিতেছে সেটাও কিন্তু খুব ভালো একটা মেন্টালি বুস্টাফ থাকবে দল তো সেই দিক থেকে আসলে ওইভাবে বলা যায় না যে ভালো প্রস্তুতি হয়নি অবশ্যই ব্যাটসম্যানরা যদি একটু রান পেতো একটু বড় স্কোরিং ম্যাচ হতো তাহলে বেটার হতো তবে এটাও কিন্তু ভালো একটা প্রস্তুতি আপনি অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজ জিতছেন পরবর্তীতে নিউজিল্যান্ডকেও যদি হারাতে পারে বিশ্বকাপে ভালো একটা আত্মবিশ্বাস নিয়ে যাবে দল হাসান আজকে তো কোনো উইনিং কম্বিনেশন ছিল না সাধারণত সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার পর পরবর্তী ম্যাচগুলোতে একটু এক্সপেরিমেন্ট করার একটা জায়গা থাকে আজকে অপরিবর্তিত একাদশী নেমেছে আপনার কাছে কি মনে হয় এটার রিজন কি হতে পারে হ্যাঁ, আপনার এর আগের প্রশ্নটাই আসলে উত্তর সেটা হলো বিশ্বকাপের প্রস্তুতি আপনি যদি দেখেন আপনি কোথায় কম্বিনেশন চেঞ্জ করবেন বোলিং ডিপার্টমেন্ট খুবই ভালো পারফরমেন্স করেছে অর্থাৎ মুস্তাফিজ শরীফুল এদেরকে ড্রপ দেওয়ার কোনো কারণ নেই আর আপনার হাতে কিন্তু বিকল্প অপশন নেই আপনি দেখেন যদি ব্যাটসম্যানদের কথা দেখেন টপ অর্ডারের ওপেনাররা নাইম শেখ স্ট্রাগল করেছে Soumya throughout the series খারাপ খেলেছে কিন্তু সৌম্যর পরিবর্তে যে বিকল্প ওপেনার কিন্তু আপনার হাতে নেই লিটন দাস পারিবারিক সমস্যার কারণে ছুটিতে তামিম ইকবাল ইঞ্জুরিতে আমাদের দলে কিন্তু আর কোনো স্পেশালিস্ট আপনার পুরো স্কোয়াড স্কোয়াডেই নেই স্পেশালিস্ট কোনো ওপেনার নেই টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছিল মোহাম্মদ মিঠুন এবং সাকিবকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে তবে সেটি কিন্তু যদি কেউ ইঞ্জুরিতে পড়ে তখন বা এমনও যদি হতো বাংলাদেশ আগের ম্যাচগুলো হেরেছে জয়টা খুব দরকার তখন হয়তো একটা বাংলাদেশ দল এক্সপেরিমেন্ট করতে যেত এবং সৌম্য যেহেতু বাংলাদেশ দলের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের পরিকল্পনার একটা অংশ এখন সৌম্যকে রানে ফেরাটাও কিন্তু সৌম্যকে ফর্মে ফিরে নিয়ে আসাটাও টিম ম্যানেজমেন্টের একটা লক্ষ্য থাকবে অবশ্যই তো সেই দিক থেকে চিন্তা করেই হয়তো টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে আপনি যদি দেখেন শেখ মেহেদি বা অন্যান্য ক্রিকেটার যারা আছেন শামীম পাটোয়ারি জিম্বাবুতে ভালো ডেবিউ হয়েছিল এই কঠিন উইকেটে এখন পর্যন্ত তিনি রান পাননি তো সেই ক্রিকেটারদেরও একটা বুস্ট আপ করার সুযোগ আছে আপনি যদি দেখেন আমাদের যারা বেঞ্চে বসে আছে মোহাম্মদ মিঠুন কিংবা তাইজুল ইসলাম কিংবা রুবেল হোসেন আপনি যদি বাস্তবতা দেখেন এদের কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে যদি মোহাম্মদ মিঠুন তামিম ইকবাল মুশফিকুর রহিম এরা যখন ফিরে আসে বা স্কোয়াডে থাকলেও হয়তো একাদশ মূল পরিকল্পনায় তারা নেই তো অর্থাৎ যারা আপনার মূল পরিকল্পনায় আছে তাদেরকেই টিম ম্যানেজমেন্ট সুযোগ দিচ্ছে বা তাদেরকেই ঝালিয়ে নেওয়ার একটা মঞ্চ হিসেবে অপরিবর্তিত একাদশ রাখা হয়েছে বলে আমার বিশ্বাস ও সৌম্য কথা বারবার বলছেন আমরা যদি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দেখি জিম্বাবুয়ে সিরিজের পর তার কাছ থেকে এক্সপেকটেশনটা একটু বেশি ছিল সো সেই হিসাব করে হোম ভেনুতে এরকম পারফরমেন্সের কারণ কি মনে হতে পারে আসলে দেখুন প্রতিটা ব্যাটসম্যানের একটা স্ট্রেংথ থাকে কারো উইকনেস থাকে আমরা আপনি যারা সম্মুখে অনেক দিন থেকে চেনে যারা খেলা দেখে আমি কিন্তু কখনোই এই কন্ডিশনে সৌম্যর কাছ থেকে ভালো পারফরমেন্স আশা করিনি কারণ আমি জানি সৌম্য কোন কন্ডিশনে ভালো করে যখন বল সুন্দরভাবে ব্যাটে আসে অর্থাৎ বাউন্সটা স্টেবল থাকে সেই ধরনের কন্ডিশনেই কিন্তু সৌম্য ভালো করে থাকে সৌম্য যেমন আমরা যদি দেখি দু হাজার পনেরো ওয়ার্ল্ড কাপে দু একটা ইনিংস ভালো খেলেছিল আপনি যদি জিম্বাবুয়েতেও দেখেন যখন আসলে বলটা সুন্দর করে ক্যারি করে অর্থাৎ লো উইকেটে সৌম্য ততটা কিন্তু পারফরমেন্স ভালো করতে পারেনি তো সেই ধারাবাহিকতা আসলে সেটি হয়েছে সৌম্যর এই জায়গাটাই দুর্বলতা আছে যেখানে একটু বাউন্স আনইভেন আসে একটু নিচু হয়ে যায় সেই জায়গায় কিন্তু সৌম্য অতীতও আমি সেভাবে দেখিনি গুরুত্বপূর্ণ ইনিংস বা কনসিস্টেন্সি ভালো খেলেছে বিচ্ছিন্নভাবে দু একটা ইনিংস হলেও হতেই পারে কিন্তু সেটি কিন্তু এক্সাম্পল নয় সচরাচর তিনি এই ধরনের কন্ডিশনে কিন্তু ভালো করতে পারেন না হাসিনা অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য